আল কোরআনের প্রথম কথা পড়ো আল কোরআনের প্রথম কথা পড়ো আল হাদিসে নবীর আদেশ পড়ো এবার বিস্মিত রব্বিকাল্লাদি খলাক আপনি পড়ুন আপনার কবর নামে যিনি সৃষ্টি করেছেন যে আল্লাহ মানবকুলকে সৃষ্টি করেছেন মিন আলাকিন জমাট রক্ত থেকে এ কর হে আমার হাবিব আপনি পড়ুন এ করবুকাল আকরম এবং আপনার প্রভু দয়াময় আল্লাদিন বিল কলমের সাহায্যে কলমের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন আল্লাদি বিল যিনি কলম দিয়ে মানব জাতিকে জ্ঞান দান করেছেন তিনি হচ্ছেন আকরম তিনি হচ্ছেন তোমার দয়াময় প্রভু মানুষ যা জানত না সেই জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানাম আল কোরআনের প্রথম কথা পড়ো আল কোরআনের প্রথম কথা পড়ো আল হাদিসে নবীর আদেশ পড়ো আল কোরআনের প্রথম কথা পড়ো আল হাদিসে নবীর আদেশ পড়ো পড়ে পড়ে শিখো পড়ে পড়ে শিখো শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো প্রথম শব্দ পড়তে বললেন এবং উম্মতকে জ্ঞানী হতে বলেছেন শিক্ষিত সমাজ হতে বলেছেন ইসলাম একটি জ্ঞান বান্ধব ধর্ম আল্লাহ কোথাও বলে নাই তোমরা না পড়ে না বোঝে না শিখে অপরকে অন্ধবিশ্বাস করবে কেউ দেখাতে পারবে কোরআন মানুষকে শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেছেন প্রথম শব্দ এ করা নাজিল করেছেন আমার রাসুল হাদিসের ভিতরে পুরো হাদিসের ভান্ডার আমাদের জন্য জ্ঞান ভান্ডার এই উন্মতকে পড়তে বলেছেন না পড়ে কাউকে অন্ধবিশ্বাস করতে নিষেধ করেছেন যে তোমরা পড়ো রিচার্জ করো আর এই জ্ঞান ভান্ডারের চাবি হলো কার হাতে আল্লাহ যেমন সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তির আধার যেমন তেমনি জ্ঞানের উৎস ও মহাজ্ঞানী আমার মানুষের জ্ঞান সীমাবদ্ধ মানুষের জ্ঞান সীমিত আল্লাহ পাক মানুষকে সীমিত জ্ঞান দান করেছেন এই জন্য মানুষ এই সীমিত জ্ঞান নিয়ে সর্বদা নির্ভুল পথে পরিচালিত হবে তা নয় মানুষ মাঝে মধ্যে নিজের জ্ঞানের উপর নির্ভর করে মানুষ ভুলের মধ্যে মানুষ পারাকে রাখে ঠিক কারণ আল্লাহ পাক মানুষকে অতি অল্প সামান্য জ্ঞান দান করেছেন আল্লাহ পাক সুরাই বানী ইসরায়েলের পঁচাশি নম্বর আয়াতে বলেন মিনাল আমার আল্লাহর মহাসমুদ্রের জ্ঞান থেকে আমি সামান্যতম জ্ঞান দান করেছি কলিলা you have been given only a little অতি সামান্য জ্ঞান আল্লাহ তোমাদেরকে দান করেছেন আর মহা জ্ঞানের ভান্ডারের সাবে আমার আল্লাহর হাতে সৌরাইন মুজাদালার এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি যেই সামান্য জ্ঞান দান করেছি এই সামান্য জ্ঞান আমি যাদেরকে দান করব তাদের মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দেব সৌরাই মুজাদালার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করব দুই শ্রেণীর মানুষকে আমি সম্মানিত করব তাদের মর্যাদা উঁচু করে দেব মর্যাদা বাড়াইয়া দেব এক নম্বর হলো আল্লাহিনকুম তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে ইমানদার হবে আল্লাহ এক নম্বর ইমানদারের সম্মান আল্লাহ বাড়াই দেবেন দুই নম্বর আল্লাহ বলেন যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছেন যারা জ্ঞান অর্জন করেছেন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্মান বাড়াই দেবেন জোর বলুন সোবাহান আল্লাহ রব্বুল আলমিন সৌরাই জোমারের নয় নম্বর আয়াতে বলেন কুল হাল ইয়ালামুন হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন তাদেরকে জানায় দেন যারা জানে যারা জ্ঞানী আর যারা জানে না যারা জানেন আর যারা জানে না তারা কি সমান তারা কি সমান হতে পারে যারা জানে তার যারা জানে না তারা কখনো সমান হতে পারে না জ্ঞানী আর মূর্খ কখনো কি হতে পারে না সমান হতে পারে না এই জায়গায় যারা জ্ঞান অর্জন করে নাই তাদেরকে আল্লাহ ছোট করে নাই এখানে আল্লাহ রব্বুল আলমিন একটা তুলনামূলক একটা পার্থক্য দেখিয়ে দিয়েছেন জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন জ্ঞান শিকার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বললেন যারা জ্ঞানী যারা জ্ঞানী নয় তারা কি সমান তারা কখনো সমান হতে পারে না قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون জোরে বলুন আল্লাহ আকবার যে জন যত বেশি পড়ে যে জন যত বেশি পড়ে সে তো বেশি জানে যে জন যত বেশি পড়ে সে তো বেশি জানে তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে জ্ঞানীদেরকে সবাই সম্মান করে ঠিক কিনা বলুন ছোট বড় সবাই শ্রদ্ধা করে কারণ সে অনেক কষ্ট করে জ্ঞান অর্জন করেছেন যে জন যত বেশি পড়ে সে তো বেশি জানে তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে তাকতে সময় লেখা পড়া তাকতে সময় লেখা পড়া জব্দ সহ কর আল কোরআনের প্রথম কথা পড়ো আল্লাহ নবীর আদেশ পড়ো জোর বলুন না সুবাহান কোরআন মানুষকে জ্ঞান শিকার জন্য বলেছেন নাকি জ্ঞান না শিখে মূর্খ থাকতে বলেছেন কোরআন বলে জ্ঞান শিখম আমার রাসুল বলে জ্ঞান শিখম আপনারা জানেন এই জ্ঞানের ভান্ডারের কোনো শেষ নাই মানুষ জ্ঞান যতই অর্জন করুক সেই সবসময় জ্ঞান অর্জন করতে করতে এক জগতের পর আরেকটা জগৎ খুঁজে পাবেন ওই জগৎ শেষ করেন আরো বিশাল বিশাল জ্ঞানের জগৎ সে খুঁজে পাবে আমাদের সীমিত জীবন শেষ হয়ে যাবে সে পৃথিবীর জ্ঞান অর্জন করতে পারবে না ঠিক কিনা বল এই জন্য জ্ঞানের মহাভান্ডার আমার আল্লাহর হাতে আপনারা নিশ্চয়ই শুনেছেন একজন বিখ্যাত বিজ্ঞানী নিউটনের কথা নিশ্চয় সবারে জানা তিনি বলেন আমি জ্ঞান সমুদ্রের বালু কণার বেলায় দাঁড়িয়ে শামুক জিনুক নিয়ে খেলা করেছিলাম জ্ঞান অর্জন করেছিলাম মানে জ্ঞান সমুদ্রের বালু কণার বেলায় দাঁড়িয়ে শামুক ঝিনুক নিয়ে খেলা করেছিলাম অতএ জ্ঞান সমুদ্রে আমার অজানাই রয়ে গেল আমি জ্ঞান সমুদ্রে কিছুই অর্জন করতে পারি নাই জোরে বলুন সুবাহান অনুরূপভাবে বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেন আমি একটি বিষয় জানি আমার একটা বিষয়ের নিশ্চিত জ্ঞান আছে আমি বুকা হাত রেখে বলতে পারবো আমি আমার জ্ঞান সাধনায় আমার একটা জ্ঞান হয়েছে নিশ্চিতভাবে যে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি এই জ্ঞানটাই সারা জীবন জ্ঞান সাধনা করে অর্জন করেছি যে আমি কিছুই জানি না এটাই হলো আমার সকল জ্ঞানের নির্যাস জোর বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ জ্ঞানের কোনো কি নাই শেষ নাই সক্রেটিস বলেছেন যে আমি জানি না এটাই আমার জ্ঞান এটাই আমি অর্জন করেছি এই জন্য জ্ঞান নিয়ে অহংকার করার কিছু নেই এলেম নিয়ে গর্ব করার কিছু নেই মানুষ যতই বেশি জ্ঞানী হয় সেই ততই বেশি ছোট হয়ে যায় জ্ঞান মানুষকে ভদ্র হতে শিখায় জ্ঞান মানুষকে নম্র হতে শিখায় যেই গাছের মধ্যে ফল ধরে ওই গাছটা নিচের দিকে নেমে যায় সেই নিচের দিকে নেমে যায় মানুষের ভিতরে যখন জ্ঞান আসে সেই ছোট হয়ে যায় নম্র হয়ে যায় যার ভিতরে জ্ঞান প্রবেশ করে ওই মানুষটা ভদ্র হয়ে যায় ওই মানুষটা নম্র হয়ে যায় তার মধ্যে কোনো অহংকার থাকে না একজন মানুষ সেই বুঝতে পারে আমি যা কিছু অর্জন করেছি আমি কিছুই অর্জন করতে পারি নাই সকল জ্ঞানের বান্দারের সাবিকার হাতে বলেন আল্লাহর হাতে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দীদেরকে দোয়া শিখিয়ে দিলেন তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে জ্ঞানের মালিকের কাছে তোমাদের প্রার্থনা করতে হবে জ্ঞানের মালিকের কাছে চাইতে হবে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন রব্বি জিদিনি আলমা রব্বি জিদিনি আলমা রব্বি জিদিনি আলমা আল্লাহ বলেন তুমি যে বিষয়ে জ্ঞান অর্জন করছো যে বিষয়ে তুমি সাধনা করছ ওই বিষয়ে তুমি আল্লাহর কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করো রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা আপনি ব্যবসা করতেছেন ব্যবসায়িক জ্ঞান যেন আল্লাহ আপনাকে দান করে আপনি কোন বিষয়ে গবেষণা করতেছেন ও দেশে যেন আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করে আপনি চাকরি করতেছেন ওই চাকরিতে যেন আল্লাহ আপনাকে আল্লাহর জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান দান করে সবসময় তোমরা আল্লাহর কাছে চাও রব্বি জিদিনি আলমা রব্বি জিদিনি আলমা আমরা অনেকে মনে করি এটা শুধুমাত্র মাদ্রাসা ছাত্ররা পড়বে আর কেউ পড়বে না পৃথিবীর সকল জ্ঞানের বান্ডার আমার আল্লাহর হাতে সুতরাং তুমি যেই কাজ করো ওই কাজের জ্ঞান আমার আল্লাহর কাছে চাইতে হবে রব্বি জিদিনি আলমা একজন ড্রাইভার পূর্ণ ড্রাইভারের জ্ঞান আল্লাহর কাছে চাইতে হবে একজন ফিলোসফি একজন দার্শনিক একজন অনার্স মাস্টার্স পড়ুয়া ছাত্রছাত্রী তাকেও একজন কলেজ স্কুলের ছাত্রছাত্রী তার তাকেও সেই যে জ্ঞান অর্জন করতেছে ওই জ্ঞানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বি আল্লাহ পাক আমাদের সকলকে এলম অর্জন করবার তৌফিক দান করো সকলে আমি হজরত মুসা আলাইহিসাম জ্ঞান শিকার জন্য আল্লাপার খিজির সালামের কাছে পাঠালেন আপনাদেরকে ঘটনা কোরআন থেকে বলেছিলাম অনেক দিন আগে হজরতে মোসা খিজির তারা দুইজন পানির ভ্রমণে নৌকার মধ্যে রয়েছে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে আলাপচারিতা হচ্ছে হঠাৎ ওই নয় নৌকার মাঝে একটা পাখি আসলো পাখি এসে নৌকার মধ্যে বসলো তো নৌকা থেকে ওই পাখিটি পানির মধ্যে তার চংসু তার টোটটা পানির মধ্যে মুখ দিলাম তার টোটের মধ্যে পানি উঠল ওই পানি সে পান করতেছে হজরত খিজির মোসা আলাইসাল্লামকে বলতেছে মোসা রে শোনো এই পাখিটা যে পানির মধ্যে টুট কি পরিমাণ পানি সে পান হজরত বললেন ওই পাখি অতি ক্ষুদ্র সামান্য কয়েক পানি হয়তো সে পান করেছে হজরত খিজির আলাইহিসালাম মোসা আলাইহিসালামকে বলতেছে মোসা শোনো নিজেকে বেশি জ্ঞানী মনে করো না এই পাখি পানির মধ্যে টোট লাগিয়ে যে পরিমাণ পানি সে নিতে পেরেছে ওই পরিমাণ জ্ঞান আল্লাহ পাক সমস্ত মানব জাতির মধ্যে আল্লাহ বন্টন করেছে আর মহাসমুদ্র পরিমাণ জ্ঞান আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন মহাসমুদ্র পরিমাণ জ্ঞান আল্লাহর কাছে রয়েছে ওই পাখির টুটের সমান জ্ঞান আল্লাহ মানুষকে বিতরণ করেছেন জোর বলুন সোবাহান বাইর আমার বন্ধুরা আমার এই জ্ঞান অত্যন্ত মহামূল্যবান আমরা যখন ছোট ছিলাম আমরা যখন একটু দুষ্টামি করতাম আমাদের হুজুররা ক্লাস আমাদেরকে বলতো এই জ্ঞান এমন একটা অমূল্য রত্ন এই জ্ঞান কোন চুর চুরি করতে পারে না মানুষের সম্পদ চুরি হয় মানুষের ধন সম্পদ লুট হয় কিন্তু এই জ্ঞান কেউ লুট করে নিতে পারে না এই জ্ঞান কেউ চুরি করতে পারে না এই জ্ঞান হাইজা করতে পারে না এই জ্ঞান কেউ এই সিনা থেকে কেড়ে নিতে পারে না সম্পদ চুরি হয় জ্ঞান কোনোদিন চুরি হয় না সম্পদ আগুনের মধ্যে পুড়ে যায় পানির মধ্যে পিছে যায় নদী বাঙ্গলে আপনার ঘর বাড়ি চলে যায় কিন্তু জ্ঞান চলে যায় না এই জ্ঞান হল অতি মূল্যবান এই জ্ঞান মানুষকে সাহায্য করে ভালো মন্দ ভালো কোনটা খারাপ কোনটা চিনতে পারে জ্ঞানের মাধ্যমে মানুষ খারাপ করতে ভালো পথে ফিরে আসে জ্ঞানের মাধ্যমে এই জ্ঞান মানুষকে ভালো আর খারাপের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে জ্ঞান শিকার ব্যবস্থা করুন যত বেশি পারেন আপনার টাকা পয়সা হয়তো একদিন নাও থাকতে পারে কিন্তু আপনার ছেলে যে জ্ঞানী হবে ওই জ্ঞান থেকে কেয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হতে পারবে কোন নবিরাসুল পৃথিবীতে তাদের উত্তর সরি তাদের ছেলে মেয়েদের জন্য সঙ্গত রেখে যায় নাই শুধু এলম জ্ঞান রেখে গিয়েছে নবীর আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য জ্ঞান নিয়ে এসেছিল ওই জ্ঞান তারা বিতরণ করেছে কোনো কিতাবে আমি পাই নাই অমুক নবী তার ছেলে মেয়ের জন্য এত কোটি টাকা রেখে গিয়েছে ব্যাংক ব্যালেন্স করে রেখে গিয়েছে কোথাও পাই নাই শুধুমাত্র আমার রসুল একটা কথাই বলেছে আমরা নবীরা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের ভান্ডার নিয়ে এসেছি আর ওই জ্ঞানের ভান্ডার উন্মতের জন্য নিয়ে এসেছি বাইরে আমার বন্ধুরা আমার এই জ্ঞান যারা শিখেন তাদেরকে আর ভিতরে বলে আলিম জ্ঞানী আলেমের বহু বছর হল ওলামা আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং কোরআন মাজিদের জ্ঞানীর প্রশংসা করে বলেন সৌরাই ফাতিরের আঠাশ নম্বর আয়াতে বলেন ইন্নামা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী তারাই শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে আমার বান্দার ভিতরে যারা জ্ঞানী তারা আমাকে চিনতে পারে তারা আমাকে চিনে আমাকে যেভাবে চিনার দরকার সেভাবে চিনে আমি আল্লাহকে তারা ভয় করে জোর বলুন সুবাহান আল্লাহ বাইর আমার বন্ধুরা আমার কিতাবের ভিতরে লেখা আছে রাসুল হিকমতি রাসুল হিকমতি জ্ঞানের মূল হল আল্লাহর ভয় জ্ঞানের মূল হল আল্লাহর ভয় জ্ঞানের ফলাফল হল আল্লাহর ভয় যেই জ্ঞান শিখে আল্লাহর ভয় আসে নাই ওই জ্ঞান জ্ঞান নয় যে জ্ঞান শিকার পর আল্লাহর বই আসে সেই হতা হলো আসল জ্ঞান বলেন যে জ্ঞান শিকার পরে আল্লাহর ভয় আসে সেটা হলো কি জ্ঞান আসল জ্ঞান যে জ্ঞান অর্জন করার পরে ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় না আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বয়ে যাদের মধ্যে আসে না ওইটা কোনো জ্ঞান নয় রাসুল মাতি মাহাফাতুল্লাহ জ্ঞানের মূল হল আল্লাহর ভয় যে জ্ঞান অর্জন করলেন আল্লাহর ভয় সৃষ্টি করে কোরআনের ভাষায় সেটাই হলো জ্ঞান এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী তারাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে বাইর আমার বন্ধুরা আমার এলেমের সাথে আমল করতে হবে আমি জ্ঞান অর্জন করলাম এই জ্ঞানকে কোনো বাস্তবায়ন করলাম না জ্ঞান অর্জন করলাম না আমল করলাম না এই জ্ঞান দিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না এই জ্ঞান দিয়ে সমাজের অশান্তি আমি বিতরিত করে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পারলাম না ওই জ্ঞান তো জ্ঞান নয় যদি শুধুমাত্র জ্ঞান অর্জনের কারণে যদি মানুষ যদি সম্মানিত হয়ে যেত শুধু জ্ঞান অর্জন করে যদি সম্মানিত হয়ে যেত তাহলে কবি বলতেন লাউকানাম লিল আলমি মিন গাইর তোকা সারাফুন লাউকানা লিল আলমি মিন গাইর তোকা সারাফুন লাকানা আফদালা খলকিল্লাহি ইবলিসুন কবি বলতেছে শুধু জ্ঞান অর্জন করে যদি মানুষ যদি সম্মানিত হতো তাহলে ইবিলিস পৃথিবীর সবচেয়ে সম্মানের অধিকারী হতেন ঠিক কিনা কারণ সবচেয়ে বেশি জ্ঞান ছিল কার কার ইবলিসের ইবলিসের জ্ঞান বেশি ছিল ইবলিসের এলেম বেশি ছিল ইবলিসের জ্ঞান বেশি ছিল কবি বলতেছে শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ বড় হয়ে যেত মিন লাকানা শুধু জ্ঞান শিখে যদি মানুষ যদি বড় হয়ে যেতেন এবিলিস তোমাদের সবার সবচেয়ে সম্মানিত হয়ে থাকতেন কারণ আল্লাহ পাক ইবলিসকে জ্ঞান দান করেছেন কিন্তু তার ভিতরে তাকুয়া ছিল না তার ভিতরে আল্লাহর ভয় ছিল না তার ভিতরে নম্রতা ছিল না তার মধ্যে ভদ্রতা ছিল না মানুষের কল্যাণের কথা তার অন্তরে ছিল না এলেন ছিল শুধুমাত্র এলেন নিয়ে অহংকার সৃষ্টি হয়েছে জ্ঞান নিয়ে এলেম নিয়ে অহংকার করলে তাহলে আমাদেরকে ইংলিশের পথে চলতে হবে আল্লাহ পাক সকলকে হেফাজত করবো সকলে আমি এই জন্য কবি বলেন আইবাসা আদমকে এবেলেছে কোন আইবসা শৈতানকে ইদিরিসে কোন আইবসা ইবলিস আদম রুয়ে হাস بس بہر دست نبایت داد و دست اللہ আদমকেও জ্ঞান দান করেছিলেন ইবলিসকেও জ্ঞান দান করেছিলেন ইবলিস তার জ্ঞান নিয়ে সেই আবা ওস্তাকবারা ওখানা মিনাল কাফেরিন অহংকার হয়ে সেই সারা জীবনের জন্য তোমার দরজা বন্ধ হয়ে গেছে আর হজরত আদম আল্লাহর কাছে বিনয়ী হয়েছেন আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন তবা করেছেন এই জন্য আল্লাহ পাক হজরত আদমকে নবী বানিয়ে আল্লাহ পাক তার জন্য বেহস্তরের নির্ধারিত জায়গা বরাদ্দ করে দিয়েছেন জোর বলুন মানব জাতি যতই গুণা করুক আমার আল্লাহ সকল মানব জাতির জন্য তৌবার দরজা খুলে দিয়েছেন জোর বলুন সোহান আল্লাহ ঠিক কিনা বলুন মানুষের জন্য তৌবার দরজা খোলা আছে কি নাই তৌবার দরজা খোলা আছে আল্লাহ বলেন যখন তুমি তোবা করো তোমার জন্য আমার দরজা খোলা আমার রহমান তোমার জন্য মুক্ত জোর বলুন না সোহান আল্লাহ বাইর আমার বন্ধুর আমার এই জ্ঞান অর্জন করা মহা কষ্ট এই জ্ঞান সহজে সহজে আসে না এই জ্ঞানের জন্য আমাদেরকে ভালো খাবার ত্যাগ করতে হয় আরামের বিছানা ত্যাগ করতে হয় মা বাবার ভালোবাসা ত্যাগ করতে হয় শিক্ষকের আমাদের বকুনি খেতে হয় শিক্ষকের মার খেতে হয় এই জ্ঞান অর্জন করার জন্য নিজেকে মাটি বানিয়ে দিতে হয় নিজেকে একদম মাটির মানুষ বানিয়ে দিতে হয় নিজেকে পৃথিবীর সবচেয়ে ছোট বানিয়ে ফেলতে হয় এজন্য কবি বলেন লাউকানাল ইলমু ইউদুরাকু বিল মুনা লাউকানাল ইলমু কবি বলেন মানুষ যদি শুধু স্বপ্ন দেখে দেখে জ্ঞানী হয়ে যেত পৃথিবীতে কোনো মূর্খ থাকত না মানুষ যদি শুধু আশা নিয়ে থাকলে স্বপ্ন দেখলে যে জ্ঞানী হয়ে যেত পৃথিবীতে কোনো মূর্খ মানুষ খুঁজে পাওয়া যেত না কারণ পৃথিবীর সকলে কিন্তু জ্ঞানী হতে চায় সকলে জ্ঞানী হতে চায় একজন মানুষ সে কোনো পড়াশোনা করে নাই আপনি যদি তাকে বলেন এই মূর্খ তাহলে সেই মন খারাপ করে ঠিক কিনা বলুন যারা জ্ঞান অর্জন করে নাই তারা নিজেরাও নিজের উপর মূর্খ শব্দ তারা অপছন্দ করে তার মানে হলো পৃথিবীতে সবাই জ্ঞানী হতে চায় কিন্তু সবাই কি আশা করলে কি জ্ঞানী হয়ে জ্ঞানী হওয়া যায় আশা করলে ড্রিম দেখলে স্বপ্ন দেখলে জ্ঞানী হওয়া যায় না জ্ঞানের জন্য পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে কবি বলেন হেই যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা শোনম ফাজে তাহিদের ওয়ালা তাকাসাল ওয়ালা তাকু গাফিলান ফানাদামাতুল উকবা লিমান ইয়াতাকাসালু সারাদিন যদি মোবাইল হাতে নিয়ে যদি এই গেম খেলো কখনো তুমি জ্ঞানী হতে পারবে না যদি সারাদিন যদি একটা বুকের নাম আছে ফেসবুক ফেসবুক নিয়ে সারাদিন বসে থাকলে তুমি জ্ঞানী হতে পারবে না এটা কিন্তু আসল বুক নয় এটা হলো ফেসবুক আসল বুক হলো তোমার কলেজের বুক তোমার স্কুলের যেই সিলেবাস রয়েছে তোমার কলেজের যেই সিলেবাস রয়েছে মাদ্রাসার যেই পাঠ্য বই রয়েছে ওই পাঠ্য বই যদি তুমি ঠিক মতো না পড়ো পড়ার টেবিলে যদি না বসো তুমি কখনো জ্ঞানী হতে পারবে না কবি বলেন ফাজে তাহিদ পরিশ্রম করতে হবে ওলা তাকসাল অলসতা করলে চলবে না ওলা তাকো গফিলান তোমাকে গাফিল হলে চলবে না ফারাদা মাতুল অকবা লিমাইয়া তাকা সালো তুমি সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকো পড়ার টেবিলে তুমি বসতে চাও না মা বাবা পড়তে বললে তুমি পড়তে চাও না একদিন তুমি এমন লজ্জিত হবে একদিন তুমি এমন নিজে নিজের উপর এমন একটা অভিশাপ দিবে কেন আমি হেলাই দোলাই হেলাই খেলাই সময় নষ্ট করেছি আমার বন্ধুরা এক একজন ডাক্তার হয়ে গেছে আমার বন্ধুরা এক একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমার এক এক বন্ধুরা বিখ্যাত আলেম হয়ে গেছে লেখক হয়ে গেছে তারা বড় বড় চাকরি পেয়ে গেছে আমি কিছু হতে পারলাম না কবি বলেন আল্লাহ সকলকে জ্ঞানী হওয়ার তো দান করুন সকলে আমি অনেকের এই জ্ঞান অর্জন করতে অনিহা এই জ্ঞান অর্জনের পেছনে সবচেয়ে বড় বাধা হলো শয়তানের প্ররোচনা দুই নম্বর হলো গুণা গুণা যারা গুণা করে তারা কখনো এই জ্ঞান অর্জন করতে পারবে না কারণ ইমামে সাহি রাহিমাহুল্লাহ তালাম তার একজন বিখ্যাত উস্তাদ ছিলেন তার নাম ছিল ওয়াকিব সেই ওকি উস্তাদের কাছে চিঠি লিখেছে ইমাম সাহাবি বলেন ওস্তাদজি আমি এদিকে লেখাপড়া করি এদিকে আমি ভুলে যাই পড়তে মন চাই না পড়লে পড়া ভুলে যাই একদম পড়ার টেবিলে মন বসে না পড়তে আমার মন চাই না আমি কি করব। হজরতে ইমাম শাহিকে তার উস্তাদ ওকি তিনি বলেন সাগৌতু ইলাম ইমাম শাহফিকে তার উস্তাদ ওকি বলেন আমার সাগরিত ইমাম সাহাফি আমার ছাত্র আমার কাছে চিঠি লিখেছে তার কোনো পড়া মনে থাকে না আমি তাকে বললাম তুমি গুনার কাজ ছেড়ে দাও গুনার যত কাজ আছে গুনার সকল কাজ তুমি ছেড়ে দাও কেন হজরত ওকেই বলেন এই এলেম হচ্ছে একটা নূর একটা আলো যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের এই কলমের ভিতরে ঢুকে যায় মানুষের অন্তরে এই এলেমের নূর যখন ঢুকে যায় তখন সে জ্ঞান বুঝতে পারে তখন তার মধ্যে জ্ঞান অর্জন করা ভালো লাগে আর এই আল্লাহর এই নূরটা কোনো পাপির কাছে এই নোটটা কখনো আসে না আল্লাহর এই নোটটা ওই সমস্ত মানুষের অন্তরে ঢুকে যাদের মধ্যে কোনো গুণা নাই যারা পাঁচ ভক্ত নামাজ আদায় করে মা বাবার সেবা করে যাদের অন্তরটা নরম হয়ে থাকে ওই মানুষের অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ওই নূর যখন চলে আসে তখন তার কাছে পড়ালেখা ভালো লাগে বই দেখলে ভালো লাগে পড়ার টেবিল দেখলে ভালো লাগে শিক্ষককে দেখলে সালাম দিতে মনে চায় কি বলেন আসে আল্লাহর এই নূর কোনো পাপি বন্দার কাছে যায় না এই জন্য এই এলেমের নূর যদি অর্জন করতে হয় আমাদেরকে সকল গুণা থেকে বেঁচে থাকতে হবে জোরে বলুন আমিন সকল গুণা থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি তাহলে আল্লাহ পক্ষ থেকে নূর এই অন্তরে আসবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই এলেমের নূর আমাদের অন্তরে আল্লাহ পাক দান করুন আমরা দোয়া করি আমাদের ছেলে সন্তান ছেলে মেয়ে সকলকে আল্লাহ শিক্ষিত করে দিন যাদের মেধা নাই আল্লাহ তুমি সকলকে মেধাবী করে দাও যাদের পড়ালেখায় মন বসে না আল্লাহ তুমি তাদের পড়ালেখায় মনটা বসায় দাও